ভয় এই দুই অক্ষরের শব্দটা ছোট হতে পারে কিন্তু এটা আমাদের ভেতর থেকে কাঁপিয়ে দেয় এই দুনিয়াতে প্রত্যেক মানুষ কোনো না কোনো কিছুকে অবশ্যই ভয় করে কোনো না কোনো এমন কথা অবশ্যই থাকে যেটাতে মানুষ ভয় পায় হতে পারে এমন এক কাজ যেটা করতে মানুষ ভয় পায় বেইজ্জতি হওয়ার ভয় পরবর্তীতে আসা ভবিষ্যতের ভয় এমন কাজের পরিণামের ভয় যেটা আমরা আগে করে ফেলেছি এই ভয়ের সাথে লড়তেই আমাদের সারা জীবন কেটে যায় কেননা এই সমস্ত কথা আমাদের মাথায় চলতে থাকে আর ভয় প্রকৃতির সাধারণ নিয়ম কিন্তু এই ভয় আমাদের দুর্বল বানায় এগোতে বাধা হয়ে আমাদের দাবিয়ে রাখে আমরা এটা জানি যে ভয় আর সত্যির মধ্যে অনেক বড় পার্থক্য আছে কাল যেটা হবে না সেটা নিয়ে আপনার চিন্তা হয় কিন্তু এরপরও কালকের চিন্তায় আপনি আজকের দিনটাকে খারাপ করেন ভয় আর সত্যের মধ্যে অনেক বড় পার্থক্য থাকে ভয় সত্য হয় না এটা শুধু আমাদের কল্পনা মাত্র আমাদের আগে ঘটে যাওয়া দিনগুলির জন্য আমাদের মনের দুঃখ কষ্ট আফসোস বিপদ লোকসানের ভয় সবসময় হয়ে থাকে কখনো কখনো আমরা নিজের কথা অন্য কাউকে বলতে ভয় পাই ভাবি যে তারা আমার ব্যাপারে কি ভাববে আর এটাও একটা অনেক বড় ভয় এই ভয়ের জন্য আমরা আমাদের চিন্তা ভাবনা আমাদের স্বপ্নকে আমাদের মধ্যেই মেরে ফেলি কিন্তু নিজের কথা বলতে পারি না আমরা একটা কথা ভুলে যাই যে আপনার কথাকে খারাপ ভাববে ঠাট্টা করবে তার তো আপনার জীবনে কোনো ভূমিকাই নেই কিন্তু যাদের আপনার জীবনে সত্যিই গুরুত্ব আছে না সে আপনাকে কখনোই খারাপ ভাববে না আর আপনাকে নিয়ে কখনো ঠাট্টাও করবে না তাই আপনি যেমন আছেন সেরকমই থাকুন যেটা অনুভব করছেন সেটা বলে দিন কথা বলতে শিখুন মন খুলে বাঁচতে দিন নিজেকে কেননা নিজেকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখলে আপনি নিজেকেই কষ্ট দেন এই ভয় আপনার বর্তমানকে শেষ করে দেয় আপনি ভাবতে থাকেন ভয়ে ভয়ে থাকেন দুশ্চিন্তায় থাকেন আর বর্তমানের সময় নষ্ট করেন আর আপনি তো জানেন বর্তমানে আপনার ভবিষ্যৎকে নিশ্চিত করে এই ভয় আপনার বর্তমানের সাথে সাথে আপনার ভবিষ্যৎকেও নষ্ট করে দেয় আমাকে একটা কথা বলুন তো আপনার ভয় করা থেকে কালকে যেটা হবে সেটা কি এড়িয়ে যাবে ভবিষ্যৎ কি বদলে যাবে আপনার দুশ্চিন্তা কি ভয় করাতে হারিয়ে যাবে যদি এমন হয় তাহলে অবশ্যই ভয় করুন আর ভয় পাওয়াতে কমসে কম না হলেও আপনার সমস্যা তো দূর হচ্ছে কিন্তু যদি এমনটা না হয় ভয় করে কিছু না হয় কিছুই না বদলে তাহলে ভয় পাওয়ার মানে কি এই ভয় বেকার আমরা সবাই ভয়ের উপরে যেতে চাই কিন্তু কখনো তার সাথে মোকাবিলা করতে চাই না সামনাসামনি হও ভয়ের সাথে ভয় নামে শব্দটাই বেকার এটা শুধু আপনার মনের চিন্তা ধারণা মাত্র জানেন কি ভয়ের উপরে যাওয়ার সবথেকে সোজা পদ্ধতি কি তার সাথে মোকাবিলা করা আপনি যখন ভয়ের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত নেবেন ভয় নিজে থেকেই হারিয়ে যাবে যেদিন আপনি জেনে যাবেন ভয় শুধু একটা কল্পনা মাত্র ওই দিন থেকে আর ভয় আপনার মাথায় আসবে না আর সত্যি কি এটার উপর বিশ্বাস করতে পারবেন কথায় আছে ডারকে আগে জিত হ্যাঁ শুভকামনা রইল ভালো কর্মের চিন্তা ভাবনা নিয়ে সামনে এগিয়ে যাও বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ